আজ বলবে হঠাৎ কেউ এসে হেসে আলতো চোখে চোখে আজ বলবে হঠাৎ কেউ এসে হেসে আলতো চোখে চোখে তোর জন্য এসেছি আমি ভালোবাসতে যে তোকে কিছু স্বপ্ন এনেছি কুড়িয়ে রেখে দেন নয় তো দেউড়িয়ে কিছু স্বপ্ন এনেছি কুড়িয়ে রেখে দে তো দে উড়িয়ে তোকে বলবো ভাবি কিছু অল্প কথায় তুই স্বপ্নে ছিলি ছিলি গল্প কথায় আজ তোর নামে রাত নামে দিন কেটে যায় চুপি চুপি পলকেও জেনে যাবে কেউ জেনে যাবে চুপি চুপি পল কেউ জেনে যাবে জেনে যাবে কেউ জেনে যাবে ভয় করি না যেন কোনো কিছু যদি তুমি আমি রই একসাথে চুপি চুপি বলো কেউ জেনে যাবে জেনে যাবে কেউ জেনে যাবে আমি যে কে তোমার তুমি তা বুঝে নাও আমি যে কে তোমার তুমি তা ফুল বাগানে নানান বনের ফুল বন্ধুর বাড়ির ফুল বাগানে নানান বনের ফুল ফুলের গন্ধে মন আনন্দে হে ফুলের গন্ধে মন আনন্দে ভ্রমণ হয় কুল সৈর বসন্ত বাতাসে সৈর বসন্ত বাতাসে বসন্ত বাতাসে সৈব বসন্ত বাতাসে সাদের সাথে আমি দেব না তোমার তুলনা নদীর সাথে আমি দেব না তোমার তুলনা দোহায় লাগে মুখটি তোমার একটু আচলে ঢাকো আমি গান হারাব মরেই যাব বাঁচাতে পারবে না কো আমি গান হারাব মরেই যাব বাঁচাতে পারবে না কো